السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوء فلا مرد له وما لهم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 কোথায় তাদের সংখ্যা কি পরিমাণ এরপরে তাদের গুণাবলী আলোচনা করা হয়েছিল প্রায় দশটি এরপরে আলোচনা চলছে অজয়ফুল মালাইকা ফেরেশতাদের দায়িত্ব বলি কে কে গত জুমায় দশটি আলোচনা করা হয়েছিল এ পর্যন্ত এক নম্বর ছিল ফেরেস্তাদের এক দল আছে যাদের দায়িত্ব হলো আসরের সময় আসে ফজরে চলে যায় আর দল ফজরে আসে আসরে চলে যায় এই দল নামাজরত অবস্থায় আসে আবার ফজরের নামাজরত অবস্থায় আসলে আসরের নামাজরত অবস্থায় চলে যায় অপর দল আবার আসরের নামাজরত অবস্থায় আসে ফজরের নামাজরত অবস্থায় তার বান্দাদের রেখে চলে যায় এদের কাজ হলো সারাদিন বান্দারা যে কাজ করে সেই কাজের রিপোর্ট বিশেষ করে যে অবস্থায় পায় এবং যে অবস্থায় রেখে যায় সেই রিপোর্টটা আল্লাহ তালার কাছে পেশ করেন দুই নম্বর ছিল পৃথিবীর যে কোনো প্রান্তেই কোনো বান্দা যখন রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের উপরে সালাম প্রেরণ করেন দরুদ প্রেরণ করেন তো সেই একদল ফেরেস্তা আছে যারা বান্দার পক্ষ থেকে ইউবাল্লিগুসালাম ইলা রৌদতিন নবী সাল্লাহ আলি হাসাল্লাম রসুল করিম সাল্লাহ আলি হাসাল্লাম রওজা মুবারকে পৌঁছিয়ে দেন তিন নম্বর ফেরেস্তাদের কিছু ফেরেস্তাদের দায়িত্ব হলো পৃথিবীর যে কোনো প্রান্তেই কোরআনে করিম জিকির কোরআন এবং সুন্নাহের আলোচনা যেখানে হয় সেই জায়গাগুলো খুঁজে বেড়ানো এবং এর রিপোর্ট আল্লাহ তালার কাছে পেশ করেন আল্লাহ তালার কাছে বলেন এরা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চাই গুনাহ মাফ চাই তো আল্লাহ তালা তাদের কথার প্রেক্ষিতে বান্দাদের এই সমস্ত ওই জায়গাগুলোর মাঝে যারা থাকে তেলাওয়াতকারী দিনে আলোচনা শ্রবণকারী এদেরকে আল্লাহ তালা জান্নাত দান করেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং গুণা মাফ করে দেন চার নম্বর ছিল কিছু কিছু ফেরেস্তাদের দায়িত্ব হলো যারা নামাজে উপস্থিত হয় বিশেষ একদল ফেরেস্তা আছে যারা নামাজে আসে নামাজিদের পাশে দাঁড়ায় এবং তাদের জন্য দোয়া করতে থাকে বিশেষ করে কিছু কিছু দোয়া আছে যেমন সুরা ফাতিহা শেষে আমিন বলা বোখারি শরীফের হাদিস বলাটা সুন্নাত আমিন বলা সুন্নাত আস্তে আর জোরে বলা এটা কারো কাছে জোরে বলা মুস্তাহাব আর কারো কাছে আস্তে বলা মুস্তাহাব তবে যেভাবে আদায় করুক না কেন জোরে বললেও সুন্নত আদায় হবে আসতে বললেও সুন্নত আদায় হবে তবে খেয়াল করার বিষয় হলো যে মসজিদে আসতে হয় সেই জায়গায় দু একজন জোরে বললে এটার অন্যের দৃষ্টিকটু হয় এই জন্য আমি যদি সবসময় জোরে আমল করি এমন জায়গায় গিয়ে আসতে আমল করাটাই ভালো আবার আপনি যদি কোথাও গিয়ে জোরে যেখানে সবাই জোরে বলে আপনি গিয়ে সেখানে তাদের সাথে যদি জোরে বলেন এতেও কোনো সমস্যা নেই আপনি জোরে বলেন অথবা আসতে বলেন সুন্নত আদায় হয়ে যাবে হাদিস আছে কেউ যদি আমিন বলে আর তার আমিনটা ফেরেস্তাদের আমিনের সাথে মিলে যায় তার পিছনে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন বলাটা হলো বিষয় জোরে বলা আসতে বলার মারামারি ইসলামে নেই এরপরে সামি আল্লাহলিমান হামিদা বলার পরে যখন কোনো বান্দা রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান তৈবান মুবারকান এ বিষয়টি আলোচনা করেছিলাম পাঁচ নম্বর ইন্না হুম্মাই আহদুল সলাত আলী জুমা আল্লাহ রসুল বলেছেন কিছু কিছু বিশেষ ফেরেস্তাদের দায়িত্ব হলো যারা জুমার দিন জুমার সলাতে চলে আসেন একদম ফজরের পরেই মসজিদের গেটে দাঁড়িয়ে যান এবং কে আগে ঢোকে একদম খুদ্া শুরু হওয়া পর্যন্ত তারা মসজিদের গেটে দাঁড়িয়ে থাকেন একজনের পর আর একজনের নাম তারা লিপিবদ্ধ করতে থাকেন এবং প্রথম ব্যক্তির সওয়াব আল্লাহ তালা উট কোরবানির সওয়াব দান করেন এভাবে পর্যায়ক্রমে আল্লাহ তালা তাকে সওয়াবের মধ্যে লিপিবদ্ধ করেন কিন্তু যখন খুদ্া শুরু হয়ে যায় হাদিসে এসেছে ওই ফেরেস্তারাও খাতাকে ভাস করে লেখা বন্ধ করে তারা খুদ্া শ্রবণ করার জন্য মনোযোগ সহকারে শোনার জন্য বসে যান এটা ছিল চার নম্বর পাঁচ নম্বর হলো এটা পাঁচ নম্বর ছিল ছয় নম্বর হল মাইয়াদ আউলিল মুনফিক ও মাইয়াদ আউলিল মুমসিক পৃথিবীতে যেই সমস্ত বান্দারা নিজের কষ্টে উপার্জিত সম্পদ যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ এদের সম্পদকে আপনি রক্ষা করুন এদের সম্পদের মধ্যে আপনি বরকত দান করুন আর যে সমস্ত বান্দারা দুনিয়ার সমস্ত কাজে ব্যয় করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না আল্লাহ তালা একদল ফেরেস্তা আছে যে ফেরেস্তাগুলো দোয়া করে আল্লাহ আতিহি খালাফান তালাফান ফেরেস্তারা দোয়া করে আল্লাহ আপনি এর সম্পদের বরকত উঠিয়ে নিন এর সম্পদ তার থেকে দূর করে দিন এই বদুয়া ফেরেস্তারা করতে থাকে দুইজন ফেরেস্তা থাকে নিয়োজিত প্রত্যেকটা ব্যক্তির সাথে যে ব্যক্তিরা দানশীল হয় দান করে তাদের সম্পদ রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর যে সমস্ত মানুষেরা সমস্ত কাজে ব্যয় করতে পারে কিন্তু আল্লাহর কাজে ব্যয় করে না এদের সম্পদ ধ্বংসের জন্য বদ্ধ করতে থাকে যে কারণে আমরা দেখি অনেক অনেক কাজে আমরা ব্যয় করতে পারি কিন্তু দিনই কাজে মসজিদ মাদ্রাসা গরিব মানুষকে দান খয়রাতের পিছনে আমরা ব্যয় করতে পারি না অথচ আমাদের সমস্ত কাজেই ব্যয় হয় আবার অর্থ উপার্জন অনেক হয় কিন্তু তারপরে অভাব অনটন দূর হয় না এটা ফেরেস্তাদের বদুয়ার কুফল এই জন্য আমার সম্পদের বরকত আমার সম্পদের যদি উপার্জন আমার সম্পদ টিকে থাকুক এইটা যদি আমি চাই তাহলে সম্পদ থেকে আল্লাহ রাস্তায় যথাসাধ্য দান খায়রাত করা এটার ব্যাখ্যা অনেকগুলো গত জুমায় করা হয়েছিল বিশেষ করে এটা বলা হয়েছিল যে আল্লাহ তালা সম্পদকে ছিনিয়ে নেন অথবা বরকত উঠিয়ে নেন এর অনেক উপায় আছে আপনি অনেক কষ্ট করে অর্থগুলো উপার্জন করে রেখে চলে গেলেন আপনার আপনার সন্তান আপনার ওয়ারিসিনরা আসার পরেই এই সম্পদগুলো একদম অল্প দিনের ব্যবধানে সব শেষ করে ফেলে বুঝতে হবে আপনার এই সম্পদটা আপনার সন্তানদের মাধ্যমে চলে যাওয়ার কারণ এটাই যা আপনার এর মধ্যে যেটা দান খায়রাতের বিষয় ফেরেস্তাদের যে দোয়া পাওয়ার কথা ছিল সেটা ছিল না বিদায় আপনার সন্তানদের মাধ্যমে অথবা অসুস্থতার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে বিভিন্ন উপায়ে আপনার অর্থ আপনার কাছ থেকে চলে যাচ্ছে এজন্য বিষয়গুলো খেয়াল করা কত টাকা পয়সা আমরা বিভিন্নভাবে খরচ করে থাকি একটা বন্ধুর সাথে দেখা হইলে এমন কোনো দিন নাই বা সপ্তাহে এমন কোনো সপ্তাহ নাই যেই সময় এরকম বন্ধু বান্ধব চায়ের স্টলে অথবা রেস্টুরেন্টে গিয়ে আমরা খরচ করি না অথচ মসজিদের ব্যাপারে আমরা এগুলো অনেকটাই উদাসীন অনেকটাই উদাসীন আপনি যেই মসজিদের মহল্লায় থাকেন না কেন আপনার প্রত্যেক প্রত্যেকের উচিত প্রত্যেকের মহল্লার মসজিদগুলোর ব্যাপারে খেয়াল রাখা বর্তমান সময়ে বর্তমান সময়ে এমন খুব কম বাড়ি বাসা বাড়ি আছে যে বাসা বাড়িগুলোতে ওয়াইফাইয়ের লাইন নাই বলেন ঠিক কিনা এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে ওয়াইফাইয়ের লাইন নাই আর ওয়াইফাইয়ের সর্বনিম্ন লাইন মনে হয় সম্ভবত পাঁচশো টাকা এমনও আছে যে একটা ফ্ল্যাটে চার পাঁচটা ফ্ল্যাটে চার পাঁচজনের বাসাতেই আছে তো এগুলো মানুষ খরচ করার সময় চিন্তাও করে না পাঁচশো টাকা মাসে দিব বা আটশো টাকা মাসে দিব এক হাজার টাকা মাসে দিব একটুও চিন্তা করে না কিন্তু মসজিদে যখন মাসিক চাঁদা দেওয়ার চিন্তা করা হয় তখন মনে করেন মাসে মাসে পঞ্চাশ টাকা করে দিব বা একশো টাকা দিব এটা কেমনে সম্ভব এই সময় আমরা চিন্তা করি এটা কিভাবে সম্ভব এটা যে আমার পুঁজি হচ্ছে এটা যে আমার সঞ্চয় হচ্ছে এটা চিন্তা করি না আর ওই যে পাঁচশো টাকা ওয়াইফাই কানেকশন নিচ্ছে আর এটা যে আমার পরবর্তীতে আমার কাল হয়ে দাঁড়াবে আমার সন্তান গুণা করবে আমার স্ত্রী গুণা করবে সেই কাজে আমি সহযোগিতা করছি এতে আমার কষ্ট আফসোস লাগে না কিন্তু মসজিদ মাদ্রাসায় যদি একশো দুশো টাকা চাঁদা দিতে হয় বা দান করতে হয় এটা চাঁদা বলাও ঠিক নয় মসজিদে এটাকে চাঁদা নয় বরং এইটা দান করছি নিজের স্বার্থে এটা পুঁজি করতেছি সঞ্চয় করছি এটা আমার মৃত্যুর পরবর্তীতে আমার কাজে লাগবে এর দ্বারা আমার সম্পদ বাকি সম্পদগুলোও ফেরেস্তাদের দুয়ার অন্তর্ভুক্ত হবে এটা ছিল ছয় নম্বর সাত নম্বর হলো লিজারিল মারিজ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যায় তাদের জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি সকালবেলা বের হয় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য মাকরিব পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ এ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছে আপনি একে সুস্থ রাখুন এ যেন অসুস্থ না হয় এর জানের তার হায়াতের নিরাপত্তা দান করুন আপনার ওই ব্যক্তি সমস্ত নিরাপত্তার জন্য ফেরেস্তারা সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে আদিস আছে কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে যায় ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে এটা অনেক বড় একটা নিয়ামত অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া কোনো অসুস্থ ব্যক্তিকে যখন কোনো মানুষ দেখতে যায় তার মনের মধ্যে একটা আনন্দ একটা খুশি অনুভব করে যা আমার অনেকে আছে অমকে আমাকে দেখতে এসেছেন এই যে একটা খুশি কোনো বান্দাকে কোনো বান্দা যখন খুশি করে আল্লাহ তালা বলেন আমার বান্দাকে তুমি খুশি করেছ তুমি টেনশন করো না তোমাকে খুশি করার দায়িত্ব আমার এই জন্য এগুলো অভাবে মানুষকে খুশি করা অসুস্থ মানুষকে খুশি করলে আল্লাহ সুবাহান হুয়া তালাও তাকে খুশি করবেন ইনশাআল্লাহ আট নম্বর বলেছিলাম লিদাইল মমিন মাইয়াদ খুফিয়ান কোনো মমিন যখন কোনো মমিনের জন্য অগোচরে গোপনে দোয়া করে দোয়া চাইলেন এরপরে দোয়া করলো তাও আবার শুনিয়ে এটার মধ্যে খ্লাস কম থাকে আপনি দোয়া চাইলেন বললেন একটু দোয়া করেন বা দোয়া চাইলেনই না আপনার জন্য কোনো ব্যক্তি দোয়া করছে যেই দুয়ার খবর আপনার জানা নেই হাদিসে আছে আপনি এমন দোয়া যখন কারো জন্য করবেন তো আল্লাহর একদল ফেরেস্তা আছে যে ফেরেস্তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে বান্দা এই বান্দা আপনার কাছ আপনার কাছে অমুক বান্দার জন্য এই এই চেয়ে দোয়া করেছেন আল্লাহ আগে একে দিন তারপরে ওই বান্দাকে দিন ফেরেস্তাদের দোয়া আপনার দোয়ার আগে কবুল হয় হাদিসে এসেছে যখন আপনি কারো জন্য একনিষ্ঠভাবে কাউকে শুনিয়ে নয় তাকে শুনিয়ে নয় বরং তার থেকে গোপন রেখে যখন দোয়া করবেন আপনার জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকবে এটা ছিল আট নম্বর নয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন দাজ্জাল এমন এক ফেতনা যে ফেতনা সমগ্র বিশ্বে সমগ্র এমন কোনো জায়গা নাই যে জায়গায় দাজ্জাল প্রবেশ করবে না হ্যাঁ। কিন্তু মক্কা এবং মদিনা এটা এমন একটা জায়গা যে জায়গায় দাজ্জালরা কখনোই প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল বলেছেন এহ রুসু ফি নিকাবিহা মিন কুল্লিল আল্লাহ রসুল বলেছেন এমন কোনো গলি নাই এমন কোনো রাস্তার মাথা নাই মক্কা মদিনার প্রত্যেকটা রাস্তার মাথায় ফেরেস্তারা যুগ যুগ ধরে বছরের পর বছর হাজার বছর ধরে লক্ষ বছর ধরে তারা এরকম সারিবদ্ধভাবে ডালা প্রাচীরের মতো তারা পাহারা দিচ্ছে দাজ্জাল কখনো এই মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না এটা একদল ফেরেস্তাদের দায়িত্ব দশ নম্বর ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন প্রত্যেকের সাথেই বডিগার্ড আছে প্রত্যেকের সাথেই একদল ফেরেস্তাদের দায়িত্ব হল বডিগার্ড হিসাবে দায়িত্ব পালন করা আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন অহুয়াল কাহিরু ফৌকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা আল্লাহ তালা বলেন প্রত্যেকেই আল্লাহ তালা প্রত্যেককে হেফাজত করেন এই জন্য তিনি কিছু ফেরেস্তা প্রত্যেকের কাছে প্রেরণ করে থাকেন যে তাকে হেফাজত করেন অনেক সময় বান্দা এমন এমন বিপদ থেকে বেঁচে আসে সে কল্পনাও করত না যে এই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা পেলাম আমি জানি না যে আমার সাথে দুইজন কমপক্ষে দুইজন ফেরেস্তা আমার হেফাজতের জন্য রয়েছে এই ফেরেস্তারা আমাকে হেফাজত করছেন বিপদ থেকে বাঁচানোর জন্য এরপরেও তো অনেক সময় বিপদে পড়ি পড়ি কি পড়ি না আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন মা আসবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত দিকুম কাসির কিছু বিপদ তো তোমার জন্য অবধারিত ছিল সেই বিপদগুলো তো তোমার জন্য আসবেই আসবে এছাড়া আরো অনেক বিপদ ছিল যেই বিপদগুলো তুমি বাঁচা তোমার জন্য সম্ভব ছিল না ছিল না ওই বিপদগুলো থেকে আল্লাহ সুবাহান হুয়া তালা মাধ্যমে তোমাকে হেফাজত করেন তুমি যখন ঘুমাও তোমার কান খোলা থাকে নাক খোলা থাকে ওই সময় তো পোকামাকড় বিশেষ করে পিঁপড়ে এগুলো তো ঢুকতে পারে বিছানা দিয়ে যাওয়া আশা করে ঠিকই কিন্তু তোমার কানের ভিতরে পিঁপড়ে ঢোকে না কোনো বিষাক্ত প্রাণী ঢোকে না কারণ কি ওই জায়গায় ফেরেস্তারা তোমাকে হেফাজত করছেন রাস্তা দিয়ে যাচ্ছ পুরা গা ধুলোয় দূষণিত হয়ে যায় দেখবা তোমার কানের চোখের ভিতরে ধুলা ঢোকে না অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা কি মনে করছো তুমি বন্ধ করছো না না এগুলো ফেরেস তারা সাথে সাথে বন্ধ করিয়ে দেয় আল্লাহ সুবাহান বলেছেন প্রত্যেকের সাথেই বডিগার্ড আছে এই বডিগার্ডগুলো মানুষকে হেফাজত করেন একদল ফেরেস্তাদের দায়িত্ব হলো এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ রাদের 11 নম্বর আয়াত আল্লাহ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে তাফসিরে বলেছেন প্রত্যেকের সাথে কমপক্ষে চারজন করে ফেরেস্তা আছে প্রত্যেকের সাথে চারজন করে ফেরেস্তা আছে দুইজন হলো তার বডিগার্ড হিসাবে কাজ করে আর দুইজন হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ফালুন সামনে আসবে এটার আলোচনা দুইজন ফেরেস্তা আছে একজন ডান পাশে বসা আর একজন বাম পাশে বসা ডান পাশে বসা ব্যক্তি আপনার নেক আমলগুলো লিখছে বাম পাশে বসা ব্যক্তি আপনার বদ আমলগুলো লিখছে আল্লাহ সুবহান এই এইরকম প্রত্যেকটা মানুষের সাথেই কমপক্ষে চারজন বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে যদি ফুক দেয় সাথে সাথেই তার সাথে একজন ফেরেস্তা নিয়োজিত হয়ে যায় কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দেয় সাথে সাথে একজন ফেরেস্তা তার নিয়োজিত থাকে যতক্ষণ পর্যন্ত তার শরীর পবিত্র থাকবে তার শরীর পবিত্র থাকা পর্যন্ত তার সাথে একজন ফেরেস্তা নিয়োজিত থাকে তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন আর এক হাদিসে বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি ঘুমান্ত ঘুমানোর পূর্বে এনাম তহেরন পবিত্র অবস্থায় যদি কেউ ঘুমায় এই পবিত্র অজু করে ঘুমানোর কারণে আল্লাহর এক বিশেষ ফেরিস্তা তাকে হেফাজত করার জন্য তাকে পাহারা দেয় ঘুম থেকে ওঠা পর্যন্ত তার কোনো ক্ষতি হতে পারে না এই জন্য পবিত্র অবস্থায় শুইলেও একজন ফেরেস্তা তার সাথে নিয়োজিত হয় এর দ্বারা বোঝা যায় কমপক্ষে ছয়জন ফেরেস্তা তার সাথে থাকে দুইজন ফেরেস্তা এমনি বডিগার্ড হিসেবে থাকে আর দুইজন যারা আমার বদ আমল ভালো আমলগুলো লেখে আর এক ফেরেস্তা আয়াতুল কুরসি নিয়োজিত হয় পড়লে নিয়োজিত হয় আর এক ফেরেস্তা পবিত্র অবস্থায় ঘুমাইলে নিয়োজিত হয় এরকম অসংখ্য ফেরেস্তা আছে যে কারণে ফেরেস্তাদের সংখ্যা কি পরিমাণ এর কিঞ্চিত আলোচনা করেছিলাম ফেরেস্তাদের সংখ্যা কত বেশি এগারো নম্বর এই যে এক দুইজন ফেরেস্তা ওয়াক্কালাল মুতাওয়াক্কিলানে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন প্রত্যেকের সাথেই দুইজন করে ফেরেস্তা নিয়োজিত থাকে এদের কাজ হলো এটা এগারো নম্বর এদের কাজ হলো মানুষের নেক আমল করুক বদ আমল করুক যা কিছুই করুক না কেন সব কিছু লিখে রাখেন সুরা কফে আল্লাহ তালা বলেছেন আনিল ইয়ামিনি ওয়ানিশ শিমালি ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান যখন কোন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ দুইজন ফেরেশতা একজন আনিল ইয়ামিনি ডানে ওয়া আনিশ শিমালি বামে কয়েদ বসে বসে লিখতে থাকে দুইজন ফেরেস্তা একজন ডানে আর একজন বামে বসে বসে লিখতে থাকে মা ইয়ালফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওই বান্দা যখনই কোনো কথা বলে মা ইয়ালফিজুমিন কওলিন কোনো কথা বলতে পারে না ইল্লা তার সামনে ছাড়া কোনো কথা যখনই বলে সাথে সাথেই আল্লাহ তালা বলেন ইল্লাহিদ ফেরেস্তারা সাথে সাথে সেইটাকে লিখে রাখে সুরা ইনফিতরে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের সাথেই নিয়োজিত আছে সংরক্ষণকারী ফেরেস্তা আছে তোমার আমলগুলো সংরক্ষণ করে তোমার নেক আমল হোক বদামল হোক তোমার প্রত্যেকটা কর্ম হেফাজতকারী ফেরেস্তা রয়েছে কিরমান কাতিবিন তাদের নাম হলো সম্মানিত ফেরেস্তা কিরমান কাতিবিন দুইজনের নাম নয় কিরমান হলো লেখক কিরমান হলো সম্মানিত কাতিবিন হলো লেখক মানে হলো সম্মানিত লেখক দয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা তারা জানে মা তাফালুন তোমরা যা করো তোমরা যা কিছু করো এদের থেকে আড়ালে করা সম্ভব নয় কোনো বান্দা যদি চিন্তা করে আমি যে কথাটা বলতেছি দুইজন ফেরেস্তা আছে লিখতেছে আমি যা কিছু করতেছি আমার সাথে দুইজন কমপক্ষে দুইজন ফেরেস্তা আছে এগুলো দেখতেছে আরও তো ফেরেস্তা আছে চারজন ছয়জন আল্লাহ তালা বলেন এই ফেরেস্তাগুলো আমার সাথে সব সময় আছে এই ফেরেস্তাগুলো আমাকে দেখতেছে কেউ দেখুক না দেখুক ফেরেস্তা দেখছে কেউ দেখুক না দেখুক ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ তুমি মোবাইলের মধ্যে কি করতেছো এগুলো আল্লাহ দেখছেন তুমি মোবাইলে কার সাথে কথা বলো এগুলো আর কেউ দেখুক আর কেউ শুনুক না শুনুক ফেরেস্তা শুনছে সেগুলো লিপিবদ্ধ করছে মায়াল ফিজুমিন তুমি যে কোনো কথাই বলো না কেন সব কিছু রেকর্ড হচ্ছে আল্লাহ পাক রব্বুল বলেন সুদিয়ারা লিপিবদ্ধ করে রাখবে তা নয় বরং এগুলো একটা দিন এমন সময় আসবে যেই সময় আল্লাহর কাছে এই জিনিসগুলো সাপোর্ট করবে পেশ করবে এই ফেরেস্তাগুলো নির্ধারিত সময় চলে আসলে কামত দিবসে আল্লাহ তালার কাছে পেশ করবে অবুদ আল কিতাবু ফাতারাল মুজরিমিন না মিম্মা কাসাবু ফিহি মা আমিলু হাদিরা যখন এগুলো পেশ করবে অপরাধীগীর চেহারাটা নিচু হয়ে যাবে অবুদে আল কিতাব কেয়ামত সংগঠিত হয়ে যাবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ফিহি মুশফিকিন যারা অপরাধী তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে নিচু হয়ে যাবে তারা আর তাকাইতে পারবে না গতকালকে সন্ধ্যার পর থেকে ফেসবুকে একটা ছবি ঘোরাঘুরি করছে দেখবেন আগে চেহারা ছিল কেমন এখন ক্যাপ পরিধান করে নিচের দিকে তাকায় তাকায় বিমানবন্দর দিয়ে কানাডায় চলে যাচ্ছে দুনিয়াতেই যদি এই অবস্থা হয় মাত্র পাঁচ সাত সেকেন্ড পাঁচ সাত মিনিটের অডিও পাস হওয়ার কারণে ফাঁস হওয়ার কারণে মাত্র সাত আট মিনিটের অডিও প্রকাশিত হওয়ার কারণে যদি একজন সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত মানুষটার অবস্থা যদি এই অবস্থা হয় আরে বান্দা তুমি কি চিন্তা করো না তুমি যা করতেছো শুধু অডিও নয় ভিডিও অবস্থায় আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে একটু চিন্তা করে দেখো তুমি যা কিছু বলতেছো এগুলো শুধু অডিও আকারে নয় বরং ভিডিও করে রাখা আছে গুলো আল্লাহ তালার সামনে ফেরেস তারা প্রকাশ করে দিবে আজকে তুমি মনে করতেছো এত বড় সম্মান এত বড় পাওয়ার সেই পাওয়ারগুলো দেখো না কত পাওয়ারফুল ব্যক্তি ছিল মাত্র কয়েক মিনিটের অডিও পাস হওয়ার কারণে ফাঁস হওয়ার কারণে তাদের অবস্থা এখন জেলখানায় কারো অবস্থান জেলখানায় কেউ পালিয়ে যাচ্ছে সামনে কথা বলার মতো তাদের মুখ নাই চেহারা নাই সামান্য কয়েকটা মিনিটের অডিও পাস হইলেই যদি এই অবস্থা হয় বান্দারে তুমি কেমনে বেখবর হয়ে থাকো তোমার প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত বিডিও আকারে ধারণ করা আছে আল্লাহ তালার সামনে সব প্রকাশিত হয়ে যাবে ওই সময় তোমার চেহারাটা নিচে করলে কোনো কাজ হবে না ওই সময় তো তুমি পালিয়ে বেড়াবে অজাদু মামিলু হাদির ওয়ালা ইয়াজলিম রব্বুকা আহাদা কারো প্রতি আল্লাহ তালা অন্যায় করবে না আল্লাহ ইনসাফ করবেন ইনসাফ করবেন এই জন্য কোন কোন নবীর স্ত্রীকে জাহান নাম দিয়ে আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠা করবেন কোন কোন নবীর সন্তানকে ছেলেকে জাহান নাম দিয়ে ইনসাফ করবেন আবার কোন কোন কাফের বাচ্চাকে জান্নাত দিয়ে আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠা করবেন আল্লাহ কোনো অন্যায় করবে না আল্লাহ তালার ন্যায় বিচারে ঝান্ডা নিয়ে প্রতিষ্ঠিত হবেন অধিষ্ঠিত হবেন আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা জিনিস প্রকাশিত হয়ে যাবে এই জন্য বান্দা যত কিছুই করো না কেন এগুলো থেকে শিক্ষা নাও দুনিয়াতে তুমি লাঞ্ছিত হচ্ছে কত সম্মানিত মানুষগুলো পাওয়ারফুল মানুষগুলো সামান্য কয়েক মিনিটের অডিও প্রকাশিত হওয়ার কারণেই যদি অবস্থা হয় তোমার সারা জীবনের কর্ম যদি আল্লাহর সামনে যদি প্রকাশিত হয়ে যায় তাহলে তোমার অবস্থাটা কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করে দেখো এই সম্মান থাকবে না এই পাওয়ার থাকবে না এই চেহারার উজ্জ্বলতা থাকবে না আল্লাহ তালার সামনে তখন পালিয়ে বেড়াবে আল্লাহ বলেন না না না তুমি যতই পালাইতে চাও বিমানবন্দরে তুমি যতই পালাইতে চাও লুকিয়ে চলে যেতে পারো আল্লাহ তালা বলেন অমা হুমান হা বিগ ইবিন আল্লাহ তালার আদালতে আল্লাহ তালার সামনে থেকে অনুপস্থিত থাকার পালায়নের কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ সুবাহান বলেছেন প্রত্যেকটা ফেরেস্তা প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেস্তা থাকে যে ফেরেস্তাগুলো সব কিছু লিপিবদ্ধ করে এটা হলো এগারো নম্বর কিছু ফেরেস্তাদের দায়িত্ব হলো এইটা প্রত্যেকটা মানুষের কর্মগুলো লিপিবদ্ধ করে বারো নম্বর হল আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন ওয়াক্কালাবির রাহিমি মালাকান প্রত্যেকটা প্রত্যেকটা শিশু যখন পৃথিবীতে আসে সন্তান পৃথিবীতে আসার পূর্বেই যখন একজন স্বামী স্ত্রী যখন মিলন হয় এরপর থেকেই ওই শুক্রাণুটা যখন আল্লাহ তালার ইচ্ছায় যখন সন্তান হিসেবে আসার মনস্থ হয় সাথে সাথেই এই শুক্রাণুটা এক ফেরেস্তার নিয়ন্ত্রণে চলে যায় ফেরেস্তা সেটাকে লালন পালন করে আমরা মনে করি সন্তান মানুষ তুমি দুনিয়াতে এমনি এসেছ মনে করি আমি এমনি এমনি দুনিয়াতে এসেছি না না না আল্লাহ তালা বলেন যখন আমি মনস্থ করলাম তোমার বাবা মা দুইজনের মাধ্যমে ওই নাপাক এক ফোঁটা পানির মাধ্যমে তোমাকে দুনিয়াতে পাঠাইব সাথে সাথে একটা ফেরেস্তা আমার বিশেষ এক ফেরেস্তা থাকে যেই ফেরেস্তাটা ওই নাপাক পানিটা নিয়ে তার সেরকম প্রসেসিং করতে থাকে চল্লিশ দিন পর্যন্ত প্রসেস করতে থাকে ওই নাপাক পানিটাকে চল্লিশ দিন পরে আল্লাহকে বলে আর নুতফা এই তো চল্লিশ দিন পর্যন্ত এই নাপাক পানিটাকে আমি দেখাশোনা করছি এখন কি এটাকে উন্নতি করা যায় কি না আল্লাহ বলে আল্লাহ রক্তে রূপান্তরিত কর চল্লিশ দিন পরে একটু রক্তের দানা তৈরি হয় এরপরে আল্লাহ ওই ফেরেস্তা চল্লিশ দিন পর্যন্ত রক্তটাকে এরকম প্রসেসিং করে করতে করতে চল্লিশ দিন যখন পার হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেন হাদিসে কুদসিয়া আল্লাহ তালা বলেন আল্লাহ যখন আল্লাহ তালা যদি এইটাকে প্রাণী হিসাবে মখলুক হিসাবে যদি দুনিয়াতে পাঠাইতে চান তাহলে সেটাকে গোষ্ঠের আকারে রূপান্তরিত করেন আর যদি আল্লাহ তালা যদি না চান তাহলে ওইটাকে সাথে সাথেই নষ্ট করে ফেলে দেন আমি আপনি এমনিতেই আসি নাই আল্লাহ তালা চাইছিলেন ওই আশি দিন পরে ফেরেস্তা আল্লাহকে বলেছিলেন আল্লাহ রক্তের দানাটা চল্লিশ দিন পূর্ণ হয়েছে এখন কি হবে আপনি কি চান এটা মাখলুক হিসাবে মানুষ হিসাবে দুনিয়াতে আসুক আপনি যদি চান তাহলে এর পরের স্টেপে যাব না আল্লাহ চাইলে পরে স্টেপে যায় গোস্ত আকারে ধারণ করে আর আল্লাহ যদি না চাই তাহলে ওইটা গোস্ত হিসাবে থাকে না ওইটা নষ্ট হয়ে যায় যেটা আমরা বলি আমরা যেটা বলি যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট বাচ্চা ওই সন্তান মায়ের কারণে হয় নাই আল্লাহ তালা চাই নাই এই জন্য ওইটা আসে নাই এটার সব কিছুর একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে আমরা অনেক সময় এগুলো অশান্তি মাঝে মাঝে বিভিন্ন জন আসে কেউ একজন এসেছিলেন এক মহিলা শুধুমাত্র একটাই অশান্তি বাচ্চা হয় না প্রায় ২০ বছরের সংসার এখন নষ্ট হয়ে যাচ্ছে কেন এটা কি কারো হাত আছে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আল্লাহ তালা কন্যা সন্তান দান করেন কাকে যাকে ইচ্ছা আল্লাহ তালা পুত্র সন্তান দান করেন আউ ইজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা আর আল্লাহ তালা কাউকে চাইলে পুত্র কন্যা উভয়টাই দান করেন আউ আলু আতিমা অথবা আল্লাহ তালা কাউকে চাইলে বন্দা হিসাবে এটা রেখে দেন তা সন্তান আল্লাহ দান করেন না এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইচ্ছায় আসে সুতরাং আমি যখন আমার স্ত্রী সন্তান হয় না আমার বৌমার সন্তান হয় না শ্বশুর শাশুড়ি বিশেষ করে এগুলো অশান্তির অন্যতম কারণ হয় এইটা তো তার হাতে নয় বরং আল্লাহর হাতে যখন আমি এটার উপরে অসন্তুষ্টি এরকম প্রকাশ করি তখন যেন আল্লাহর ইচ্ছার উপরে আমি অসন্তুষ্টি প্রকাশ করলাম এটার দ্বারা আল্লাহ আমি যতই নামাজ কালাম পড়ি না কেন আল্লাহর ফয়সালার উপরে আল্লাহর সিদ্ধান্তের উপরে যদি আমি সন্তুষ্ট না থাকি তাহলে আমি কিসের আল্লাহ তালার মাখলুক আল্লাহর বান্দা পরিচয় দিব এই জন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে হয় না আল্লাহ যেটা চেয়েছেন সেটাই দিয়েছেন হয়তো সন্তান হইলে আমার জন্য আর বিপদ হইতো খিজির আলহি সালাতামের ঘটনা সুরা কাহাফে আছে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা খিজির আলহি সালাতাম মাথায় তুলে মেরে ফেলছেন মুসা আলি সালাতাম কি ব্যাপার আপনি এটাকে মেরে ফেললেন এত সুন্দর বাচ্চা মাসুম বাচ্চা সেটা লম্বা বিষয় খিজির আলি সাল্লাম বলছে এটা যদি বড় হইতো বড় হয়ে বাপ মারে মেরে ফেলতো খুন করতো এটা কি খুব ভালো হইতো কারণ না এটাই যদি হইতো তাহলে আপনি আসারটা আসতে পারলেন কান আর একটু জোরে মারতেন এইরকম হয়তো আমার সন্তান হইলে এটা আমার জন্য কাল হইতো এই জন্য আল্লাহ হয়তো দেন নাই সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে হয় না আল্লাহ সুবাহান হুয়াতালার পরবর্তীতে আমরা আগামী জুমা থেকে আলোচনা করবো আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন যারা সুন্নত করেন কামলার জন্য সুন্নত পড়েন